আমাদের দুর্যোগকালীন অবস্থার মধ্যে আমরা বিরাজ করছি এই সময়ের মধ্যে আমরা যে প্রিকশনগুলো নিয়েছি তার মধ্যে আমাদের যে সাইক্লোন সেন্টারগুলো ছিল সেই সাইক্লোন সেন্টারগুলো আমরা ইতিমধ্যে পরিদর্শন করে যেখানে মেরামত টেরামত করার কথা সেখানে মেরামত করেছি এবং সাইক্লোন সেন্টারগুলোতে ইতিমধ্যেই শুকনো খাবার মজুদ করা হয়েছে সেই সাথে পানির ব্যবস্থা করা হয়েছে মোমবাতি সোলার লাইট সহ শুকনো খাবার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে এবং সেখানে নারী পুরুষের জন্য আলাদাভাবে কক্ষ সংরক্ষণ করা হয়েছে আমাদের ওই প্রত্যাশ সেন্টারগুলোতে বিভিন্ন সিপিপি সহ ওয়ার্ড কাউন্সিল সহ সহ বিভিন্ন কাউন্সিল সহ কাজ করছে এবং আজকে সকাল থেকে গতকাল রাত থেকে এবং আজকে সকাল থেকে লোকজনকে মাইকিং সহ লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য আমাদের অনেকগুলো কমিটি কাজ করছে সেই সাথে আমাদের সিপিপি ভলেন্টিয়াররা কাজ করছে উপজেলার যে সমন্বয় টিম আছে সেই সমন্বয় টিম কাজ করছে একই সাথে আমাদের বিভিন্ন উন্নয়ন সংস্থা উন্নয়ন সংস্থার টিমগুলো কাজ করছে এছাড়াও আমরা তাদেরকে শুকনো খাবার ছাড়াও রাতে যাতে যারা রাতে অবস্থান করে রাতে যাতে তাদেরকে হট মিল বা রান্না করা খাবার পরিবেশন দেওয়া যায় সেই ক্ষেত্রেও আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি ইতিমধ্যে এগারোটি মেডিকেল টিম গঠন করা হয়েছে একটি ভ্রাম্যমান মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে রেসপন্স টিম প্রস্তুত করা হয়েছে ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি এবং বিডিআরসিএস মোট পাঁচটি রেসপন্স টিম এছাড়াও নিরাপদ পানি সরবরাহের জন্য আমাদের চারটি টিম গঠন করা হয়েছে এছাড়াও সিটিপি ইউনিট রয়েছে পঁচিশটি প্রতিটি ইউনিটে বিশ জন করে আমাদের সিটিপি ইউনিটে ভলেন্টিয়ার মোট পাঁচশো জন এছাড়াও আমাদের ওয়াল ভিশন ভিটা প্রত্যাশী এদের পঞ্চাশ জন কাহিতাস এবং রেড কিচেন রেড আরও একশো জন ভলেন্টিয়ার রয়েছে যারা ইতিমধ্যেই ফিল্ডে কাজ করছে